দর্শক এখানে একটি ক্যারামবোর্ড খেলা চলতেছে এই কোটিগুলার মাছ দিয়ে এই রেটটা পকেট হবে খেলোয়াড় হচ্ছে এই যে এরা হাই বলুন হাই বলুন সবাই হ্যাঁ মাহফুজ ভাই সহ সবাই দেখবে আমজাদ আছে আমজাদ এই যে হ্যাঁ আমজাদ হ্যাঁ এখন ফার্স্ট স্ট্রিক নিয়ে আসতেছে মাহবুব আঙ্কেল আমার আঙ্কেল হয় ঠিক আছে মারেন তিনবার লাগলে ভাই মাহবুব বাঙ্গেল পারে নাই তিনবার স্টিকে ফেল তিনবার তিনবার ডিসকোয়ালিফাই আসছে Sumen uncle clear okay short Sumana গেল ফার্স্ট একবার একবারে সাইফুল ইসলাম এখন স্টিক করবে সাইফুল ইসলাম সাইফুল ভাই হ্যাঁ রেডি আমরা রেডি আমরা